ঠিক আছে না না জিপলাপি ঠেলা দিয়ে করে বের করতে হবে নাকি হ্যাঁ না না না ইকফার হরফ না ইকফার হরফ নাকি নুন মিশা হরফ ইকফার হরফ আবার কি ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না নাকি নুন তো ওয়াজিব গুন্না আছে নাকি আন্না হ্যাঁ আন্না হ্যাঁ আছে না অজিব করলে তো আচ্ছা, অজিব করলে কি শুইতে গেলে কি ভালোই ভবাজি বলতে কি করতে হবে নাকি হ্যাঁ খেয়াল করতে হবে স্পষ্ট করবো হ্যাঁ? هو গেছে হ্যাঁ, বুঝে গেছে দোনোটাই কিন্তু হামজা নাকি কয় পারা কয় বিশটা বলতে পারবে কি কয় বিশটা বিশ বিশটা বিশটা হ্যাঁ বিশ বিশটা খেয়াল করতে হবে হ্যাঁ, দোনোটা হামজা আছে কিন্তু একটা কি হবে একেবারে নরম হবে আর এটা স্পষ্ট হবে ঠিক আছে জানি ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ما করো যে না আমি একটা সুর করবো এই সুরটা নকল করবো তাহলে তুমি আসতে করলে হবে না লজ্জা করলে পারবে না হোক যে কিন্তু টাস করে বেড়ে যেতে হবে ঠিক আছে একদম শরীর স্বাস্থ্য সব ঠিক রেখে বলতে হবে বুঝতে পারছো শরীর স্বাস্থ্য ঠিক রেখে পড়ছি হ্যাঁ মানে পুনরায় জমে পড়া যাবে ভাত না মনে হবে কি আমি এখন দুই প্লেট এরকম থাকতে হবে ঠিক আছে হ্যাঁ বলো হ্যাঁ মাসাল্লাহ আরো জোরে إذا 嗯 كانت همس كم في الطبيعة فكانت هباء بلو بلو فكانت هباء فكانت هباء منبأسا সহজ এক জায়গা থেকে বলি সুন্দর এক জায়গা থেকে বলি আস্তে আস্তে গুণ না للرحمة للرحمة رحمة رحمة professor. E... একটু খেয়াল করে বলতে হবে সুন্দর করে বলতে হবে ঠিক আছে হ্যাঁ আর একজন ধরো আর একজন হ্যাঁ, ধরো নাক ধরো নাক ধরো নাক ধরো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ করবি নাকি এটাকে আরো নাক জোরে টিপ দাও হ্যাঁ নাক জোরে টিপ দাও ফাঁকা করো নাক দিয়ে করলে না করে মুখ করো এভাবে করো তাও মুখ থেকে বের হবে ঠিক আছে বলো নাক বন্ধ করো তাও বলো চিপিটি হয়ে ওর হ্যাঁ এভাবে কদিন পড়বা দেখবা যে নাকের থেকে পড়া চলে আসবে ইনশাল্লাহ মুখে ঢুকবে ইনশাল্লাহ হ্যাঁ বলো যখন চেষ্টা করবা যে না আমি আজকে অল্প অল্প করে ভাত খাবো তাহলে অল্প অল্প করে খাইতে পারবা ঠিক না চিন্তা করো আমি এক টুকরো করে খাবো তাও খাইতে পারবা কিন্তু একটু কষ্ট হবে নাকি এই কারণে তুমি ইচ্ছা ইচ্ছা করলে ইনশাল্লাহ পারবা নাক দিয়ে তুমি চিন্তা করবো আমি মুখ দিয়ে সব পড়া বের করবো নাক দিয়ে বের করবো না আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ এইভাবে বের করবো দেখবে যে এইভাবে বের হবে বুঝতে পারছো হ্যাঁ কেন করবো ছাড়ো এবার মুখে হাত এবার বলো আরও জোরে দাও হ্যাঁ আরও ভিতরে ঢুকাও হাত ঢুকাও হ্যাঁ বলো হ্যাঁ বলো যখন মুখ থেকে বেরোয়েছে না বেরোয়েছে না মুখ থেকে না কেউ জোরো না জোরো না ঠিক আছে বলো শুরু করে বলো 我我爱着你，我爱你。 ভিতরে হাত দিয়ে পড়বা ঠিক আছে হ্যাঁ আর নাক বন্ধ করে পড়বা দেখবা ইনশাল্লাহ খুব থেকে পড়া বের হবে হ্যাঁ বসো সবাই সুরতুল বালাদে বের করো বালাদে জোরে জোরে পড়বা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো দেখো এই পাশে আওয়াজ বেশি না এই পাশে আওয়াজ বেশি ঠিক আছে তাই আছে হ্যাঁ বলো أعوذ بالله shame. 我。 정확하게 기억을 해요. হরকতের উচ্চারণ আজকের উচ্চারণ কি করে পড়িতে হয় তাড়াতাড়ি খেয়াল করতে